সবাইকে আর্নিংস মাস্টারের আরও একটা নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওটা যারা এয়ারড্রপ প্রেমী আছেন আপনাদের জন্য খুবই খুবই আকর্ষণীয় হতে চলেছে আপনারা যারা আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত আছেন আপনারা দেখেছেন আমি কিছুক্ষণ আগে একটা পোস্ট দিয়েছিলাম যে একটা আকর্ষণীয় অর্থাৎ এখন পর্যন্ত আমি যতগুলো এয়ারড্রপ শেয়ার করেছি তার মধ্যে সবচেয়ে বেস্ট এয়ারড্রপটা আমি এখন শেয়ার করতে যাচ্ছি এবং এই এয়ারড্রপটা এই জন্যে বেস্ট আমি বলছি এখান থেকে আমরা যে টোকেনটা পাবো এই টোকেনটার নাম হচ্ছে BSW value token B swap একটা সোয়াপ আছে সেই সোয়াপটার টোকেন নিজস্ব টোকেন এদের নিজস্ব সোয়াপ আছে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এই টোকেনটা পৃথিবীর সবচেয়ে বড় ক্রিপ্টো মার্কেট বাইন্যান্স সহ আরও বড় বড় মার্কেট প্লেসে gate dot IO pancake swap সহ বড় বড় মার্কেট প্লেসে লিস্টেড এবং এতদিন পর্যন্ত আমি যেসব এয়ারড্রপ শেয়ার করেছি সেখান থেকে আপনারা যারা উইথড্র পেয়েছেন দেখেছেন কোনো কোনো টোকেন লক রয়েছে আমরা এখনই সেল করতে পারছি না এবং তার একটা শর্ত আছে নির্দিষ্ট সময় পর সেল করা যাবে কিন্তু এই যে টোকেনটা আমরা এখান থেকে পাবো এটা আমরা ইনস্ট্যান্ট আমাদের ইচ্ছা মতো যে কোনো সময় সোয়াপ করে নিতে পারবো আমরা এটাকে সোয়াপ করে আমাদের টাকাটা হাতে নিতে পারবো আমি ইনস্ট্যান্ট এটা উইথড্র নিয়েছি কিছুক্ষণ আগেই উইথড্র নিয়েছি যখন আমি ভিডিওটা রেকর্ড করছি তার কিছুক্ষণ আগে আপনারা জানেন আমি আমার আরও কয়েকটা ভিডিওতে বারবার বারবার বলেছি আমি সাধারণত সেই সব এয়ারড্রপগুলো আপনাদের সাথে শেয়ার করি যেগুলো আমি নিজে উইথড্র পাই অর্থাৎ আমি অনেক এয়ারড্রপে জয়েন করি কিন্তু সব আপনাদের সাথে শেয়ার করি না আপনাদেরকে সেই সব এয়ারড্রপগুলো আমি দেওয়ার চেষ্টা করি যেগুলো নিশ্চিত উইড্র দেয় যেগুলো যেগুলো থেকে নিশ্চিত কিছু পাওয়া যায় তার মধ্যে আজকের এয়ারড্রপটা স্পেশাল কারণ আজকের এই এয়ারড্রপের টোকেনটা আমরা ইনস্ট্যান্ট সোয়াপ করে নিতে পারছি ইনস্ট্যান্ট চাইলে টাকা হাতে নিতে পারছি আপনারা যদি সোয়াপ করতে না পারেন আপনারা চাইলে এই টোকেনটা আমার কাছেও বিক্রি করতে পারবেন মার্কেট প্রাইসে যে দাম আছে আমি সেই দাম আপনাদেরকে দিয়ে দেবো আমি আপনাদের থেকে কিনে নেব আপনারা চাইলে আমাকে সেন্ড করতে পারবেন এবং আমি আপনাদের থেকে এটা কিনে নিয়ে আপনাদেরকে টাকা দিয়ে দিব বিকাশে অথবা নগদে আপনারা যেভাবে নিতে চান সেভাবে আমি দিয়ে দেবো আমার সাথে যোগাযোগ করবেন আমার টেলিগ্রাম গ্রুপে টেলিগ্রাম গ্রুপে আপনাদের ইচ্ছার কথা জানাবেন আমি আপনাদের পার্সোনালি নক করে কথা বলে নিব টেলিগ্রাম গ্রুপ চ্যানেল এবং আমার টুইটার হ্যান্ডেলের লিঙ্ক এবং আমাদের ফেসবুকে একটি গ্রুপ আছে সেই গ্রুপের লিঙ্কও আপনারা ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অলে ক্লিক করে দিবেন যাতে এই ধরনের রিসার্চেবল ভিডিও যখনই আসে সবার আগে আপনি নোটিফিকেশানটা পেয়ে যান আর একটু কষ্ট করে ভিডিওতে একটা লাইক করে দিবেন কারণ আপনারা ভিডিও দেখছেন অনেকে আমি দেখতে পাচ্ছি যে আমার লিঙ্ক থেকে অনেকে এয়ারড্রপে জয়েনও করছেন কিন্তু আপনারা ভিডিওতে লাইক করছেন না নিশ্চয়ই আপনাদের ভিডিওটা কাজে লাগছে উপকার হচ্ছে যে কারণে আপনারা এয়ারড্রপগুলোতে জয়েন করছেন একটা লাইক দিতে তো আর খুব বেশি সময়ও লাগে না খুব বেশি শ্রমও লাগে না এবং এবং কোনো খরচও হয় না একটা লাইক দিয়ে দিবেন তাহলে কি হবে আরও অনেকে আপনাদের মতো যারা রয়েছেন তারা এই ভিডিওটা দেখার সুযোগ পাবে আর হয়তো এই সুযোগটা তারাও গ্রহণ করতে পারবে কারণ যখন আপনারা লাইক করেন তখন ইউটিউব সেই ভিডিওটা অন্য কারোর সামনে উপস্থাপন করে আর যখন আপনারা শুধু দেখে চলে যান তখন ইউটিউব সেই ভিডিওটা আর নতুন কারো কাছে নিয়ে যাওয়ার জন্য আগ্রহ বোধ করে না ইউটিউবের অ্যালগোরিদম এইভাবে কাজ করে তাই ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দিবেন এবং কমেন্ট করে আপনি আপনার কথা জানাতে পারেন আমরা চেষ্টা করব আমাদের সাধ্যমতো উত্তর দেওয়ার জন্য আপনাদেরকে রিপ্লে করার জন্য আমি তো এই যে বিসোয়াপের যে আমি স্ক্রিনের উপরে আপনারা আমার ট্রাস্ট ওয়ালেটের একটা স্ক্রিনশট দেখতে পাচ্ছেন আমি এটা আপনাদের জন্য নিয়ে রেখেছি কারণ আমি এখন যে ডিভাইসে ভিডিও করছি সেটা অন্য ডিভাইস এই ডিভাইসে আমার যে ট্রাস্ট ওয়ালেট আছে সেখানে এই টোকেনটা এই মুহূর্তে নেই আমি এটা একদম নতুন এটা দিয়ে আমি আপনাদের কাজটা করে দেখাবো কিভাবে করতে হয় এ টু জেড একেবারে প্রথম থেকে কিভাবে আপনারা জয়েন করবেন এবং কিভাবে উইথড্র দিবেন শেষ পর্যন্ত আমি দেখিয়ে দেব আপনারা খেয়াল করে ভিডিওটা দেখতে থাকুন এবং এটা হচ্ছে উইথড্র প্রুফ উইথড্র দিচ্ছে এবং যা বোঝা যাচ্ছে অনেক দিন পর্যন্ত এটা উইথড্র দেবে এইখানে যদি আপনারা কাজ করেন নিয়মিত আপনি আনলিমিটেড এখান থেকে ক্লেম করতে পারবেন এবং দিনে প্রায় দুইটা টোকেন আপনারা এখান থেকে আর্ন করতে পারবেন উইড্র নিতে পারবেন তো দুইটা টোকেন এখন এখানে দেখতে পাচ্ছেন আমি যখন উইড্র নিয়েছিলাম সিক্সটি সেভেন সেন্ট রয়েছে প্রায় fifty dollar plus sorry zero point five zero dollar plus এখানে প্রাইস আছে এবং এটার প্রাইস আপ হবেই কারণ এদের নিজস্ব একটা সোয়াপ আছে এদের কমিউনিটিও বেশ স্ট্রং তো আপনারা এটাতে কাজ করতে থাকুন এবং উইড্র নিতে থাকুন আশা করছি প্রত্যেক দিন একটা মোটামুটি একটা ভালো ইনকাম এখান থেকে আপনারা জেনারেট করতে পারবেন তো আর কথা না বাড়িয়ে চলুন চলে যাই কিভাবে আপনারা জয়েন করবেন সেটা আপনাদের দেখিয়ে দিই জয়েন করার জন্য প্রথমে আপনারা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে যাবেন ভিডিও ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক আমি দিব ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে কপি করতে যদি সমস্যা হয় আমি মনে করি তাহলে লিঙ্কটা আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে পাবেন টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকবে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কে ক্লিক করে আপনারা যখন আমার টেলিগ্রাম চ্যানেলে আসবেন সেখানে আপনারা লিঙ্কটা দেখতে পাবেন এবং লেখা থাকবে বিসোয়াপ এটাই হচ্ছে বিসোয়াপের এয়ারড্রপের লিঙ্ক আপনারা সেখান থেকে লিঙ্কে ক্লিক সরি লিঙ্কটাকে কপি করবেন আপনারা টেলিগ্রাম থেকে অথবা ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে এয়ারড্রপের লিঙ্কটাকে কপি করবেন কপি করে আপনার ট্রাস্ট ওয়ালেট ওপেন করবেন আমি অলরেডি কপি করে নিয়েছি এবং দেখতে পাচ্ছেন আমি আমার ট্রাস্ট ওয়ালেট ওপেন করেছি ট্রাস্ট ওয়ালেট ওপেন করার পরে এখানে একটা ড্যাব ব্রাউজার নামে একটা ব্রাউজার আছে এই ড্যাব ব্রাউজারটাতে ক্লিক করবেন ক্লিক করে ড্যাব ব্রাউজারের মধ্যে চলে যাবেন আমি ক্লিক করে দিচ্ছি দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ড্যাব ব্রাউজার ওপেন হয়ে গেছে এখানে উপরে যে সার্চ বারটা রয়েছে ড্যাব ব্রাউজারের এই সার্চ বারটাতে আমরা ক্লিক এখানে জাস্ট ক্লিক করব ক্লিক করার পরে যে লিঙ্কটা আমরা কপি করেছি এটাকে পেস্ট করে দিব এটা পেস্ট করে দিলাম পেস্ট করে দেওয়ার পরে এখানে সার্চ অথবা ডান যাই থাকুক আপনার কিবোর্ডে সেটাকে ডান করে দিবেন এবং এখানে উপরে দেখতে পাচ্ছেন ethereum chain by default select করা থাকে আমরা এটাকে চেঞ্জ করে দিব এখান থেকে চেঞ্জ করে এটাকে আমরা স্মার্ট চেনে নিয়ে আসবো কারণ এটা হচ্ছে বিইপি টোয়েন্টি টোকেন আমরা স্মার্ট চেনে নিয়ে আসলাম নিয়ে আসার পর এখান থেকে আমাদেরকে যেটা করতে হবে এখানে দেখুন কানেক্ট টু ওয়ালেট নামে দুইটা অপশন আছে একটা একটা এর যে কোনো একটাতে আপনি ক্লিক করে দিবেন আমরা উপরেরটাতে ক্লিক করে দিচ্ছি কানেক্ট ওয়ালেট তারপরে এখানে আপনি ট্রাস্ট ওয়ালেটে যেহেতু আমি দেখাচ্ছি আমি ট্রাস্ট ওয়ালেট ক্লিক করছি আপনারা মেটামাস্ক বা বাইন্যান্স চেইন করতে পারলে করে নেবেন আর না পারলে ট্রাস্ট ওয়ালেট তো আপনারা পেয়ে যাবেন প্লে স্টোরে প্লে স্টোর থেকে ডাউনলোড করে একটা ওয়ালেট ক্রিয়েট করে নেবেন আমি এখানে ট্রাস্ট ওয়ালেটে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে এখানে জাস্ট কানেক্ট নিচে দেখুন কানেক্ট বাটন আছে এখান থেকে আপনার কোনো ফিস কাটবে না এখানে জাস্ট কানেক্ট করতে হবে এই ধরনের একটা মেসেজ আসবে সাইনিং মেসেজ এটা জাস্ট ওকে করে দিবেন কানেক্ট হয়ে গেছে এখন আমাদেরকে যেটা করতে হবে স্ক্রল করে একটু নিচের দিকে যেতে হবে একটু নিচের দিকে গেলে এখানে প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন ফ্রি একটা অপশন রয়েছে এই যে ফ্রি এখানে আপনারা ডিপোজিটও করতে পারবেন ডিপোজিট করে তারা বলছে যে তিনশো পার্সেন্ট পর্যন্ত আয় করা যায় সতেরো থেকে আঠাশ দিনের মধ্যে আমরা ডিপোজিটে যাব না আমি আপনার যদি চাইলে ডিপোজিট করতে পারেন ডিপোজিটটা আমি দেখাবও না ডিপোজিট করতে হলে আপনার নিজস্ব রিসার্চে এবং নিজে বুঝে করতে হবে আমি জাস্ট এখান থেকে ফ্রিতে কিভাবে আর্ন করা যায় সেটা দেখাবো একটু নিচের দিকে গেলে এখানে আপনারা দেখতে পাবেন যে যখন আপনার ওয়ালেটটা কানেক্ট হয়ে যাবে হয়তো আপনাকে এখানে দুইটা অপশন দেখাতে পারে এই জায়গাটাতে স্টার্ট যদি লেখা থাকে আপনি জাস্ট স্টার্টে ক্লিক করে দিবেন ক্লিক করে দিলে আমার এটা অটোমেটিকলি নিয়ে নিয়েছে আপনাদেরও হয়তো অটোমেটিকলি নিয়ে নিতে পারে আর যদি না নিয়ে নেয় তাহলে আপনারা এখানে স্টার্টে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদের এই যে আমার উপরে যে মাইনিং হচ্ছে দেখতে পাচ্ছেন এই যে এরকম মাইনিং শুরু হয়ে যাবে এখান থেকে আপনারা যে কোনো সময় এই যে হারভেস্ট লেখাটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে একটা ক্যাপচা আসবে ক্যাপচাটা ফিল আপ করবেন এখানে আমাকে বলেছে ট্রাক সিলেক্ট করতে আমি ট্রাক সিলেক্ট করে দিচ্ছি নেক্সট আরও দেখি কয়েকটা ট্রাক আছে ভেরিফাই দেখি হয়ে গেল কিনা হ্যাঁ হয়ে গিয়েছে এবং আমার এই টোকেনটা আমার ব্যালেন্সে চলে যাবে এখান থেকে দেখুন উপরে আমার এই যে ব্যালেন্সে চলে আসছে এখানে জিরো জিরো ছিল তারপরে এরকম পপ আপ আসবে পপ আপ আসলে আপনারা এটাকে জাস্ট কেটে দিবেন প্রত্যেকবার ক্লেম করার পরেই পপ আপ আসবে পপ আপ আসলে কেটে দেবেন এবং দেখবেন আপনার এখানে আপনার ব্যালেন্সটা অ্যাড হয়ে গেছে এইখানে যখন এই মিনিমাম অন বিএসডাব্লিউ হবে তখন আপনারা এখান থেকে উজ্জ্ব নিতে পারবেন আমি বলেছি দৈনিক এখান থেকে যদি আপনি রেগুলার কাজ করেন তাহলে এখান থেকে দুইটা বিএসডাব্লিউ ইনকাম করা সম্ভব এটা হচ্ছে করছে আমি নিয়মিত কাজ করতে পারি না তাই আমি চব্বিশ ঘন্টায় ওয়ান পয়েন্ট সামথিং বিএসডাব্লিউ এখান থেকে আর্ন করেছি আপনারা যদি করতে পারেন তাহলে এখান থেকে দুইটা আপনারা আর্ন করতে পারবেন এবং উইথড্র নিতে পারবেন এখানে যখন আপনার একটা হয়ে যাবে তখন আপনি এখান থেকে উইথড্র নেবেন উইথড্র নেওয়ার জন্য যেটা করতে হবে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি উইথড্র নেওয়ার জন্য আপনারা এখান থেকে প্রথমে এই যে প্লাস আইকন অথবা মাইনাস আইকন এর যে কোনো একটাতে ক্লিক করবেন মাইনাসে ক্লিক করে দিন প্রথমে মাইনাসে ক্লিক করে দিলাম প্লাসে দিলে ডিপোজিট অপশনটা প্রথমে আসবে এরকমই ইন্টারফেসটা আসবে প্লাসে যদি আপনি ক্লিক করেন এখানে ডিপোজিটটা থাকবে আর যদি আপনি মাইনাসে ক্লিক করেন সরাসরি আপনার উইড্রো থাকবে এখানে আপনি আপনার বাই ডিফল্ট বিএসডাব্লিউ সিলেক্ট করা থাকবে এটা এখানে আপনি আপনার অ্যামাউন্টটা দিবেন এখানে লিখে দিয়েছে মিনিমাম অ্যামাউন্ট অন বিএসডাব্লিউ আপনি যদি এখানে এখন আমরা ম্যাক্স করে দিই দেখতে পাচ্ছেন আমাদের যে উইথড্র অপশনটা আছে উইথড্র বাটনটা আছে এটা এখানে ব্লার আছে এটা যখন আপনার অন বিএসডাব্লিউ হয়ে যাবে তখন এটা সবুজ হয়ে যাবে এখানে লেখা আছে amount is less than minimal allowed এই জায়গাটাতে অ্যালাউড উইথড্রল অর্থাৎ এখন আপনার যথেষ্ট পরিমাণ নেই যেটা মিনিমাম উইথড্র তা আপনার এখান থেকে এই অপশনটা এখনও নীল রঙের হয়নি এটা যখন আপনার মিনিমাম অ্যামাউন্ট হয়ে যাবে তখন এটা নীল রঙের অ্যামাউন্ট থাকবে এবং জাস্ট উইথড্রতে ক্লিক করে দিলে আপনার ওয়ালেটটা কিছু আপনার ওয়ালেটে আপনার টোকেনটা কিছু সময়ের মধ্যে চলে যাবে তো কাজ শুরু করে দিন এখনই যখন আপনি ভিডিওটা দেখছেন এটা আপনার আমাদের জন্য যারা আমরা ছোটোখাটো কাজ করি আমাদের জন্য খুব ভালো একটা অপরচুনিটি হতে যাচ্ছে দেরি করবেন না কারণ কতদিন মার্কেটে থাকবে তার কোনো নিশ্চয়তা নেই প্রজেক্টটা ভালো আশা করা যাচ্ছে বেশ কিছুদিন থাকবে যতটা সম্ভব এখান থেকে ইনকাম করে নিন আর বিক্রির কথা তো বললাম আপনারা চাইলে আমার কাছেও বিক্রি করতে পারেন বা যদি আপনারা সোয়াপ করে নিতে পারেন বা বাইন্যান্স থেকেও সোয়াপ করতে পারবেন প্যানকেক সোয়াপ থেকে সোয়াপ করতে পারবেন আপনাদের ইচ্ছা মতো করে নেবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই কথা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন